বিসমিল্লাহ রহমান রহিম একটি সুন্দর অভাবনীয় দৃশ্যপট আমরা নিয়ে আসতে চেয়ে দেখলাম যে সৌদি আরবে রহমতের বৃষ্টির পর এবার অর্থাৎ বরফখণ্ডের ন্যায় কি অপরূপ সুন্দর শিলাবৃষ্টির প্রভাব সেখানে মানুষ মালিকের হুকুম হলে যেভাবে দুনিয়া এবং আখেরাতে শান্তি পাওয়া যায় এক এক পরম শান্তি এক পরম চাওয়া যা সৌদিবাসীকে আল্লাহবুল আলমিন দান করেছেন আমার তৌফিক ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ